নমস্কার বন্ধুরা আজকে কবিতা পাঠের আসরে আমি আমার একটি স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতাটির রচনাকাল সাম্প্রতিক তেরোই জানুয়ারি দু বাইশ কবিতার নাম রসায়ন শুরু করছি রসায়ন কলমে ডাক্তার স্বপ্নদীপ রায় আমার সাদামাটা জীবনে হলুদের পোঁচ লাগানো রবিবাসরীয় একটা সুখ বেঁচে আছে তোমার আটপৌরে শাড়ির মেছো গন্ধে ফিঙ্কি দিয়ে বের হয় আমাদের সহজাত দাম্পত্য সাত সকালে দীর্ঘদিনের পোড়ো নর্দমার পাশের শ্যাওলাবেদি ঘষে চলেছ তুমি একাগ্র মনে ওদিকে ধুয়ে চলেছে শার্টের কলার থেকে একটু একটু করে রক্তের দাগ ভেজানো বালতির সঙ্গোপনে এরপর সূর্য মাঝ গগনে উঠতেই ঝকঝকে আমি ঠিক যেমনটা যেমনটা দেখতে চেয়েছিলে সেই তুমি এলোমেলো কোকড়ানো চুল গুরু মস্তিষ্কে জল ছাদের প্রতীক্ষাময় লালিত্য এরপর অনেকটা পুনশ্চ পৌনপণিক দীর্ঘচ্ছেদ একটা ঘোরে বেঘরে সরে যায় দিনটা পশ্চিমের সিথিবে হারিয়ে যায় অভিমানের সবটুকু পেলব সরম টানা পড়েনের শেষ গিটটা শিথিল হতেই দেখি বাড়িয়ে থাকে দুজোড়া হাত এক মুঠো চেনা অন্ধকারে নিজেদের অশরীরী শরীর ক্লান্ত অচেনা বহু বিভক্ত নমস্কার